চার বছর ধরে সমস্যা এখন ওই মাজায় সমস্যা কোমরের ভিতরে পিএলআইডি যে অনেক সময় কাজ বসে কাজ করলে দাঁড়াইলে মানে ভিতরে ব্যথা করে আচ্ছা দর্শক আমরা যে আমাদের ভাইকে দেখছেন আজকে আমরা মাত্র ওনাকে রিসিভ করলাম উনি মূলত সমস্যাটা নিয়ে এসেছেন ওনার ব্যথা ছিল দর্শক একটু ওনার সাথে একটু কথা কি সমস্যাটা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন এবং কিভাবে এর আসলে উৎপত্তি এবং কতদিন থেকে উনি এই সমস্যাটি নিয়ে ভুগছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনার নামটা যদি একটু মোহাম্মদ ইউসুফ আলী ইউসুফ আলী স্যার কতদিন থেকে মানে আপনার এই সমস্যাটা এবং কি সমস্যাটা নিয়ে আপনি এটা আসলে আমার মূলত আড়াই বছর ধরে সমস্যা এখন ওই মাজায় সমস্যা কোমরের ভিতরে পিএলআইডি যে অনেক সময় কাজ বসে কাজ করলে দাঁড়াইলে মানে ভিতরে ব্যথা করে আচ্ছা আপনার কয়টা ডিস্ক প্রলাপস সেটা কি আপনার জানা আছে এটা দুইটা দুইটা ডিস্ক প্রলাপস এল এল5 আর এস1 আচ্ছা